আচ্ছা কি তালি হবে না একটু কি ভালো লেগেছে আচ্ছা আমি আরেকবার তালি চাইবো এত সুন্দর গানটি যেনারা এন্টারটেনমেন্ট দিলেন খুব সুন্দরভাবে যেনারা বাজাচ্ছেন আমার সাগেন সাগা মর্কেটার ব্যান্ডের আমার মিউজিশিয়ান দাদা ভাইরা ওনারা সর্বরকম গানে বাজাচ্ছেন সাঁওতালি গানে বাজাচ্ছেন ঝুমুর গানে বাজাচ্ছেন বাংলা গানে বাজাচ্ছেন হিন্দি গানে বাজাচ্ছেন তো এত সুন্দর মিউজিক এন্টারটেনমেন্ট দিচ্ছেন তো আমার মিউজিশিয়ান দাদা ভাইদের জন্য একবার তালি চাইবো সকলে মিলে কেমন এভরিওয়ান একবার জোর করে সকলে মিলে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটুখানি সময় আমি চেয়ে নেব আমার শ্রদ্ধেয় দাদারা এসেছেন আমার মিসেস পূর্ণিমা মান্ডির সাথে একটুখানি ওনারা পুরোনাম প্রদর্শন করবেন তো আমি চাইবো একটু তাড়াতাড়ি ঠিক আছে চলো তো চলুন মিক্সিং করে আমরা গান শুনবো মিসেস পূর্ণিমা মান্ডি যেহেতু সাঁওতালি জগতে সাঁওতালি শিল্পী ছিলেন আপনাদের আশীর্বাদে বর্তমানে ঝুমুর রানীতে পরিণত হয়েছেন তো চলুন যে গান দিয়ে ওনার শিল্পী জগতে উঠে আসা যে গান দিয়ে উনি আজ বর্তমানে ঝুমুর রানীতে প্রখ্যাত হয়েছেন আমি চাইব একটি সাঁওতালি গান ওনার কণ্ঠ থেকে প্রদর্শন করার ঠিক আছে তো চলুন যে গান থেকে আমরা মিসেস পূর্ণিমা মান্ডিকে চিনেছি জেনেছি এবং শিল্পী জগতে উনি এসেছেন তো চলুন ছোট্ট একটি সাঁওতালি গান মিসেস পূর্ণিমা মান্ডির কণ্ঠ থেকে শুনবো তারপরেই আমাদের রিকোয়েস্টের গান যেটা রয়েছে বাদনা পরব অবশ্যই হবে ঠিক আছে চলুন সুন্দর একটি সাঁওতালি গান যে গান দিয়ে উঠে আসা তার শিল্পী জগৎ চলো তো জলবন শুভদেব লাহোর আমাকে সবার রসুল পেটে যেতারে মই বেটি পূর্ণিমা মান্ডি আড়াতে হুডিং বা চাটে বেটা সাঁতার সেরি বলা জমসা গিয়া চলো চলো আচ্ছা আমরা সান্তার বুঝা তিনক গান মেনা বং গো আচ্ছা তিনক গান মেনা সান্তার গাড়ি কাটি বল থায় ওই সানাম কোতে ঠিক তুলমা আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে ᱟᱫᱚ ᱫᱤᱠᱩ ᱛᱟᱞᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱛᱚ ᱴᱷᱤᱠ ᱟᱪᱷᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱡᱩᱞᱩᱝ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱤᱠᱩ ᱛᱟᱞᱟ ᱢᱚᱨᱚᱱ ᱫᱚᱥᱟᱱ ᱠᱚ ᱫᱤᱠᱩ ᱦᱚᱸ ᱫᱟᱹᱲ ᱵᱟᱠᱚ ᱫᱟᱹᱲᱮᱫᱟ ᱡᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱛᱮᱢ ᱥᱮᱨᱮᱧᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱪᱚᱞᱚ আচ্ছা আর আমার বাঙালি বন্ধুদেরকে একটু বলবো ঝুমুর গানে যেমন এনজয় হচ্ছে আমাদের সাঁওতালি গানেতেও কিন্তু তেমনই এনজয় করতে হবে কি হবে তো চলো চলো আধো আধো They pity. coi na voz agora. dari Mojo di Cengkas. Hadi napai sering telah tereskai yang jalan kena মই বেটি পূর্ণিমা মান্ডি আবক সামগ্রী চলো বোন শুভ দিয়ে বিরাহর পূর্ণিমা বেটি যেহেতু উসুল বেটি জিতার রহি সোহর সেটারে কান তাবো না তো চলো মেসা সেনাতে পর রসকায়া ছতিক জলদি তেলারে মেনা বোনা ছতিক সেরিং সাথে সাঁতার সেরিং মিক্সিং কাতে হুই তাবো না মেসা সেনাতে হুই তাবো না ঠিক আছে সাঁতার সেরিং ঝুমুর সেরিং সাথে বাংলা সাথে হিন্দি মিট সাথে মেসা সেনাতে পর রসকা সাগিয়া চলো তাহলে ঝুমুরের দিকে যাই না আচ্ছা ঠিক আছে চলো রিকোয়েস্টের গান ঝুমুর গান ঠিক আছে আবার হইও সান্তার সেরিং অবশ্যই হইও ঠিক আছে চলো বাগনা পরবটা হবে তাই তো তো চলো আচ্ছা ঠিক আছে চলো পলাশিতে হয় না আচ্ছা ঠিক আছে আমার দাদা ঠিক মনে রেখেছে পলাশিতে সত্যি এই বাদনা পরব হয় না ঠিক আছে তো চলো রিকোয়েস্টের গান বাদনা পরব মিসেস পূর্ণিমা মাটির কণ্ঠ থেকে ঠিক আছে চলো কি বাদনা বড়দের জন্য একবার তালি হবে না সকলে মিলে কেমন এভরিওয়ান অসংখ্য ধন্যবাদ